আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ঈদ পরবর্তী ঈদ মুবারক সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি একটা বিষয় দেখেছি আমাদের অনেকেরই সমস্যা হয় একজনে গুগল মিটে ক্লাস নিতে চাচ্ছে অথবা একটা মিটিং নিতে যাচ্ছে কিন্তু আমাদের ক্লাসে জয়েন করতে বা মিটিংয়ে জয়েন করতে খুব সমস্যা হয় কারণ এ বিষয়টা আমাদের কাছে অনেকের নতুন হয়ে গেলে এটা সম্পর্কে আমাদের যুক্ত হওয়া অনেকটা কঠিন পর্যায়ে পড়ে যায় তাই আমরা অনেক ধরনের সমস্যা ফিল করি তাই আপনাদের এই বিষয়টা চিন্তা করে আমি আজকে আপনাদের সামনে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি যে কিভাবে আপনি সহজে খুব সহজে কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনি গুগল মিটের মিটিং অথবা ক্লাসে যুক্ত হতে পারেন একটা বিষয় বলে রাখা ভালো যে অবশ্যই আপনারা যারা মোবাইল দিয়ে ক্লাসে যুক্ত হবেন অথবা মিটিংয়ে যুক্ত হবেন আপনারা আপনাদের প্লে স্টোরে গিয়ে আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোর থেকে গুগল মিট নামক অ্যাপসটি ইনস্টল করতে হবে আমি আবারও বলছি আপনাদের আপনারা যারা মোবাইল দিয়ে ক্লাসে যুক্ত হবেন অবশ্যই আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোরে গিয়ে গুগল মিট নামে সার্চ করবেন এবং সেখানে দেখতে পারবেন একটা গুগল মিট নামক একটা সফটওয়্যার আসছে সেই সফটওয়্যারটি আপনার মোবাইলে ইনস্টল দিয়ে দিবেন আর যারা কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপ ইত্যাদি দিয়ে আপনারা যারা ক্লাস করতে চাচ্ছেন তাদের জন্য কোনো কিছুর প্রয়োজন নাই শুধু আপনার কম ডিভাইসের মধ্যে ইন্টারনেট কানেক্টিং থাকলেই এনাফ তো যাই হোক আমি আর আপনাদের সামনে কথা বাড়াচ্ছি না এখনই চলে যাচ্ছি কিভাবে আমরা ইজিলি খুব সহজে আমরা আমাদের গুগল মিট এর মাধ্যমে ক্লাসে বা মিটিংয়ে যুক্ত হতে পারি দেখেন আমি আমার মেসেঞ্জারে চলে যাচ্ছি আমার মেসেঞ্জারে একজন আমাকে একটা লিঙ্ক দিয়েছেন তার ক্লাসে যুক্ত হওয়ার জন্য দেখেন এই যে একটা লিঙ্ক আপনারাও যে যখন ক্লাসে যুক্ত হবেন তখন এইভাবে আপনারা একটা লিঙ্ক পাইবেন এইভাবে মেসেঞ্জারে হোক অথবা হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে অর্থাৎ যে কোনো আপনার সোশ্যাল মিডিয়াতে আপনাকে যোগাযোগ করার জন্য যে প্ল্যাটফর্মটা বলা হবে সেই প্ল্যাটফর্মে এই লিঙ্কটা শেয়ার করা হবে আপনি কি করবেন জাস্ট জাস্ট আপনি এই লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলেই দেখেন নতুন একটা টেপ চলে আসছে একটু অপেক্ষা করতে হবে নেটওয়ার্ক একটু স্লো হ্যাঁ ট্যাবটা চলে আসছে ট্যাপটা চলে আসার পরে এই দেখেন আমার সামনে একটা ধীরে ধীরে ডাউনলোড হচ্ছে ইনস্টল হচ্ছে এখানে ক্লাস সে জয়েন করার জন্য দেখেন আসছে এই জায়গার মধ্যে ডান পাশে ডান পাশে দেখেন দুইটা অপশন আসছে একটা হচ্ছে রেডি টু জয়েনের মধ্যে এনে একটা অপশন আছে আক্স টু জয়েন আর একটা হচ্ছে প্রেজেন্ট আপনি কি করবেন এই আক্স টু জয়েনে ক্লিক করবেন আপনি আক্স টু জয়েনে ক্লিক করবেন আক্স টু জয়েনে ক্লিক করলে আপনি জয়েন হয়ে যাবেন আক্স টু জয়েন এখন যে ভদ্রলোকের যে ভদ্রলোকের সাথে আপনি মিটিংয়ে যুক্ত হবেন সেই ভদ্রলোক আপনাকে অ্যাকসেপ্ট করে দিলেই অ্যাকসেপ্ট করে দিলেই আপনি ক্লাসে যুক্ত হবেন হতে পারবেন দেখেন আমি ক্লাসে যুক্ত হয়ে গেছি ঠিক আছে আমি ক্লাসে যুক্ত হয়ে গেছি এখন আমি কিসের মাধ্যমে ক্লাসে যুক্ত হচ্ছি আমার এই জায়গার মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে মাউথ মানে স্পিকার এটা হচ্ছে ভিডিও আপনি ভিডিও কলের মধ্যে যদি আপনি যদি বলেন ভিডিওর মাধ্যমে যেভাবে এইভাবে আমাকে দেখা যাচ্ছে ওইভাবে আপনি যদি যুক্ত হতে চান তাহলে আপনি ভিডিও অন করে রাখবেন যদি না বলা হয় যদি আপনি ভিডিওতে যুক্ত হবেন না তাহলে আপনি কি করবেন এই ভিডিওটা অফ করে দিবেন ঠিক আছে ভিডিওতে অফ করার পরে আপনি কি করবেন আপনাকে বলা হলো যে আপনি মাইক্রোফোন অফ করেন তাহলে আপনি মাইক্রোফোন অফ দিয়ে দিবেন আপনাকে বলা হলো মাইক্রোফোন অন করেন আপনি অন দিয়ে দিবেন তাহলে এখন আপনার কথা কি করবে যিনি হুস্ট আছে অর্থাৎ যিনি ক্লাস নিচ্ছে তিনি শুনতে পারবে যদি আপনার মাইক্রোফোন বন্ধ করে দেন তাহলে আর আপনার কথা কেউ শুনবে না তারপরে আসুন মেসেজ এই যে দেখেন ডান পাশে এখানে আছে মেসেজিংয়ের ব্যবস্থা এই যে দেখেন এই জায়গার মধ্যে মেসেজিংয়ের ব্যবস্থা আছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন এখানে মেসেজ দেওয়া যায় হুম এখন আপনি চাচ্ছেন কোনো কিছু লিখে দিবেন আপনাকে সে বলছে আপনার মাইক্রোফোন অন করা যাবে না তাহলে একটা বিষয় আপনার সম্মুখে আসছে মানে আপনি কি করবেন আপনি ওই বিষয়টা তাকে জানাইতে চাচ্ছেন তাহলে এখন আপনি জানানোর জন্য কি করবেন এই জায়গার মধ্যে মেসেজ দিবেন হাই লেখা মেসেজ দিবেন তাইলে ওই মেসেজটা সাথে সাথে শ করবে যিনি ক্লাসের হুস্ট আছেন বা যিনি ওই ক্লাসটা নিচ্ছেন তার কাছে এই মেসেজটা চলে যাবে এবং তিনি আপনাকে প্রয়োজনে আপনার যে ব্যবস্থা নেওয়ার তিনি তাই ব্যবস্থা নেবেন এখন আপনাকে ক্লাসের যিনি ক্লাস নিচ্ছেন তিনি আপনাকে বললেন যে আপনার স্ক্রিনটা শেয়ার করেন তাহলে স্ক্রিনটা শেয়ার করার জন্য আপনি কি করবেন এই থ্রি ডোটে চলে যাবেন যদি বলেন উনি আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন তাহলে আপনি কি করবেন এই তীর চিহ্নতে চলে যাবেন আপনি তীর চিহ্নতে চলে গেলেন তীর চিহ্নতে যাওয়ার পরে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে তিনটা অপশন আছে your entire screen a window a tab এই তিনটা স্ক্রিন আসছে আপনি ইয়ার এন্টার উইন্ডো মারবেন ইয়ার উইন্ডো এন্টার উইন্ডো দেওয়ার পরে আপনি এই জায়গার মধ্যে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন শেয়ার শব্দটা আসছে আপনি শেয়ারে ক্লিক করবেন যদি শেয়ারে ক্লিক করেন তাহলে আপনি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছেন অর্থাৎ এখন আপনি আপনি কোনো কিছু করতে চাইলে আপনার স্ক্রিন অর্থাৎ আপনার কম্পিউটারের স্ক্রিন অন্যরা দেখতে পারবে হ্যাঁ আপনি যদি এই অপশনটা দেন তাহলে আপনি আপনার কম্পিউটার থেকে অথবা আপনার মোবাইল থেকে ডিভাইস থেকে আপনি যা করবেন তা অন্যরা দেখবে কিন্তু যদি আপনি এই স্টপ শেয়ারিং দেন এই যে স্টপ শেয়ারিং আছে আপনি স্টপ শেয়ারিং দেন তাহলে আপনার শেয়ারিংটা স্টপ হয়ে যাবে অর্থাৎ আপনি আর শেয়ার থাকবে না যিনি হুস্ট আছে তার শেয়ারটাই যেখানে কাজে লাগবে এই যে ইউ ইউ মানে হচ্ছে আমি এই যে ইউ ইউ মানে আমি আর এখানে চেয়ার দেখতে পাচ্ছেন এই চেয়ারটা হচ্ছে ওই ভদ্রলোকের যিনি ক্লাস নেবেন যিনি ক্লাস নেবেন তার ঠিক আছে তো আমরা চাচ্ছি এখন এখানে আমরা চাচ্ছি ফুল স্ক্রিন তাহলে আমরা ফুল স্ক্রিনে ক্লিক করলে আমাদের ফুল স্ক্রিন হয়ে যাবে তাছাড়া আপনাদের আর তেমন কিছু জানার প্রয়োজন নাই এখানে যারা হুস থাকবে তারা মূলতই জানান তাহলে আপনারা ক্লাসে জয়েন করতে হলে অথবা মিটিংকে জয়েন করতে হলে এই ফর্মুলাটি যদি আপনারা ব্যবহার করেন এই ফর্মুলাটি যদি আপনারা ইউজ করেন তাহলে আপনারা ক্লাসে জয়েন করতে পারবেন বা মিটিংকে জয়েন করতে আপনাদের আর কোনো সমস্যা হবে না বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ সবাইকে যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে আমার কন্টেন্টটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন লাইক দিবেন আর অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব দিতে ভুলবেন না অবশ্যই বেলাইকনটি চাপ দিয়ে রাখবেন কারণ ভবিষ্যতে আরও আমি আপনাদের জন্য এরকম ভিডিও তৈরি করব এবং ভিডিওটি আপনাদের কাছে নোটিফিকেশন হিসাবে সাথে সাথে শেয়ার করার সাথে সাথেই শো করবে তাই আপনাদের সবাইকে আজও আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে ফ্রিল্যান্সার জয়নাল আবেদিন এই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে আবারও ধন্যবাদ